আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের কাঁপছিল কেন দিনে করে গন্ডগোল খোল তোর খোল বিলাঙ্গের বাজায় ঢল সেই গি খোল তোর হাদিস খোল বিলাঙ্গের বাজায় ঢল সেই গি নবী ছেড়ে যায় পৃথিবী

সবাইকে দেখতে চাই একটু তালে তালে ওয়ান টু থ্রি গো বল বাজাইয়া ক্ষমা চায়ে দিনে চায়ে দিন কানে কাইছিলাম মামাই

ছিল কেন জমিনটা নাচছিল কেন আকাশটা কাঁদছিল কেন জমিনটা নাচছিল কেন পরকের কাঁদছিল কেন সেই দিনে সেই দিন গানে গাইছিল খাজায় যেই দিনে যেই দিন গানে গাইছিল খাজায় যেই দিন গানে গাইছিল দিনে যেই ধন্যবাদ সবাইকে